صلی اللہ ہم مت صلی اللہ علیہ وسلم মোহাম্মদ রসুল্লাহ কত খুশি হয়েছেন আমার দাবি ডাক দিয়েছেন বলে এসো আজকে বদলের প্রান্তরে আল্লাহ ইবাদত করবো আমরা সবাই মিলে দুই রাখাত নামাজ আদা করি আল্লাহ নবী সবাই কেরামাত্তার মুক্তাদি পন্থর পন্থর দুই রাখাত নামাজ আদা করলেন আমার মুস্তাফা আর নামাজ যেমন আপনার কমপ্লিট হলো একজন সাহাবি দাঁড়িয়ে যাওয়ার পরে বলতে আছেন বলল ইয়া রাসূলুল্লাহ একটা ছোট্ট প্রশ্ন ছিল নবী গো আল্লাহ নবী বলতে আছেন কি বলো সাহাবী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ আজ বদরের প্রান্তরে আপনার পিছনে আমরা নামাজ আদা করলাম দুই রাকাত নামাজ আমরা এক্ষুনি কমপ্লিট করলাম ইয়া রাসূলুল্লাহ করতে করতে দেখলাম নবী গো আপনার মুখে মুচকি হাসি আচ্ছা বাবা মুচকি হাসি দেখা যায় না শোনা যায় মুচকে হাসি শোনা যায় না মুচকে হাসি দেখা যায় আচ্ছা এবার বলুন ইমাম আগে থাকে না পিছনে থাকে আচ্ছা আপনাদের ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছে আর জুমার দিন নামাজ যেমন শেষ তো একজন উঠে বলছে হ্যাঁ, আজকে আপনি জুমা পড়াতে পড়তে মুচকে মুচকে হাসছিলেন কেন এই প্রশ্ন যদি করে দেয় তো গ্রামবাসী ওকে আগে প্রশ্ন করবে বলে শোনো এমাম সাহেবের কারণ পরে জানবো এমাম সাহেবের বিচার পরে হবে আগে তুমি বলো তুমি নামাজ পড়ছিলে না এমামকে দেখছিলে কেন বলে মুচকি হাসি তো দেখা যায় শোনা যায় না এমাম সাহেব সব আগে তো তুমি কেমন করে জানলে কি বলবি সাহেব নামাজের অবস্থায় মুচকি মুচকি হাসছিলেন প্রশ্ন হবে কি হবে না বাবা প্রশ্ন তো হবেই নাবির সাহাবি আকা মুস্তফাকে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ আজ যখন নামাজ পড়ছিলেন নবী গো ওই সমাতে আপনার মুখে মুচকি হাসি ব্যাপারটা কি বিরাদার বিশ্বনবী আকা মুস্তফা নামাজ পড়ছেন মুখে মুচকি হাসি এ সাহাবী দেখলেন কেমন করে আল্লাহু আকবার আসুন বিরাদার মর্যাদা আকা মুস্তফার শান ও মর্যাদা কত আল্লাহ কত বাড়িয়ে আকা মুস্তফাকে কত মহব্বত করতেন নবী পাকের সাহাবি আল্লাহ আকবর চলুন নবী যখন নামাজ আকা মুস্তফা ইমাম হয়ে কেরাম আর সাহাবায়ে কেরাম নবীর পিছনে মুক্তাদি হয়ে আপনার নিয়াজ করেছেন আল্লাহ আকবর হে মহাজ্জার আকা মুস্তফা

فإذا ركب 这牌打 মক্কা আপনার নামাজ হয়নি বলে কেন বলে নামাজ অবস্থায় আজ পর্যন্ত পৃথিবীর কোনো মুক্তি দেয়নি একটু আগে বাড়বো আল্লাহ আকবর হানাফি সুন্নি মুসলমান নাকি বাবা একটু জোরে বলেন আচ্ছা কোন না কোন পীর সাহেবের মুরিদ আমরা না আচ্ছা আমার পীর মুর্শিদ আপনার পীর মুর্শিদ এসে যদি বলে কি বাবা তুমি আমার মুরিদ হয়েছ আর এই শীতের রাত এত কষ্ট করে এসার নামাজ আর ফজরের নামাজ পড়তে হবে না আমি তোমার প্রিয় মুর্শিদ তোমার জন্য এসার ফজরকে মাফ করে দিলাম আচ্ছা হাজরাত এ ফতো মানা যাবে আচ্ছা কোনো পীর সাহেব যদি আপনার নামাজ পড়তে নিষেধ করে ওর হাতে হাত রেখে বায়ত কবুল করা যাবে আচ্ছা চলুন না একটু মুস্তফাকে পাওয়ার কতটা দিয়েছেন আল্লাহ আসার ইসলামের সব কিছুই ভালো লাগে আমাকে আর আমার অন্তর টানছে কি আমি মুসলমান হয়ে যাই কিন্তু একটা কারণে আমি দিন ইসলাম কবুল করছি না ভয় পাচ্ছি ওই কি ওই ইহুদি বলতে আছে বলে হে মোহাম্মদ ভয় হলো এটাই কি আমি পাঁচবার নামাজ পড়তে পারবো না কি পারবো না পাঁচবার নামাজ পড়তে পারবো না যেটা আমাদের দ্বারা ভাই মাসা আল্লাহ লাখ লাখ টাকা খরচা করে আপনার জালসা সারা রাত জালসা কিন্তু ফজর কাজা লাখ লাখ টাকা খরচা করে আপনার জালসা কিন্তু মাসা আল্লাহ উন্নতি মসজিদের কবরস্থানের আর কিছু উন্নতি কিন্তু ইমানের উন্নতি আপনার জিরো পার্সেন্ট ইমানের উন্নতি জিরো পার্সেন্ট তার কারণ সবই পারি আমরা একমাত্র পারি না তো পাঁচ বার আল্লাহর নিকটে আপনার এই মস্তক তাকে নত করতে পারি আবার পাঁচবার সবচাইতে ভারী মনে করি আমরা মুসলমান আমার আমি দুবার পারবো কয়বার যেন বলেন কবার মানে দু রাখতে আল্লাহ নবী বলেন কোন কোন সময় ইহুদি বলতে আছে এক হচ্ছে জোহর আর এক হচ্ছে মাগরিব আমি আসরও পারবো না আর এসাও পারবো না ফজরও পারবো না আল্লাহ নবী আকা মুস্তাফা বলতে আছে নিয়াসা ইমাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি মুহাম্মদ তোমার জন্য তিন ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগে বলেছি ব্রাদার জিম্মেদার ইসলামের জিম্মেদার জায়গা লাইভ তো হচ্ছে অনেক জিম্মাদের ওলামায় কেরাম আছে ইনশাল্লাহ প্রতিটা বিষয়ের উপরে যোগ্য দলিল দিয়ে যাবো নাবি বলতে চাচ্ছেন নেয়াস ইমান আমি মুস্তফা মাফ করলাম তিন হুজুর ইমান আনলে তিন করতে পাবো না দোয়া করলেই হবে নাবি বলতে আছেন বলে হা হা হা কেরাম বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আজ থেকে কি নামাজ কম হয়ে গেল তাহলে পাঁচ পড়তে হবে না দোয়া করলে হবে বলতে আছেন না না না তোমরা পাঁচ অক্টেরই পড়বে শুধুমাত্র খাস আর খাস প্রতিবাদ করেন বলতে আছেন বলে ইয়া রাসূলুল্লাহ ওই ঈমান আনার পরে যদি নামাজের মহব্বতে পড়ে যদি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে তাহলে কি হবে মুস্তাফা বলতে আছেন বলে শুনে যতদিন পর্যন্ত বাঁচবে পাঁচ ওয়াক্ত যদি পড়ে তাহলে পাঁচ ওয়াক্তের মধ্যে তার জন্য তিন ওয়াক্ত নফল হয়ে যাবে তার জন্য আমি মুস্তাফা তো তো নামাজ হবে আল্লাহু আল্লাহু আকবার আকবার প্রতিবাদ করলেন না কারণ আল্লাহ পাক নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাব দিয়েছেন আমার আল্লাহ পাক রব্বে কায়নাত মুস্তাফা কারোর জন্য আপনার শরীয়তের আইনকে কমিয়ে দিতেও পারে আর কারোর জন্য মুস্তাফা শরীয়তের আইনকে আপনার বাড়িয়ে দিতেও পারে এই বিরাদার আছে কোথায় আসুন না আপনাকে দলিল দিয়ে যায় চোদ্দশো শতাব্দীর মহান মুজাদ্দিদ সরকারে আলা হজরত একটি কেতাব লিখেছেন রাজার যে কেতাবের নাম একে যদি আপনি নেট আপনার পিডিএফ ডাউনলোড করে এক শত নম্বর আর যদি আপনি বই আকারে আপনি ঘরে আছে আপনার একটু খুলে দেখবেন তো একে আপনি এক শত বত্রিশ নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবেন আমার আছে তো হাজার

আকা মুস্তফা ওই ব্যক্তির জন্য তিন রক্তের নামাজকে মাফ করে দিল কারোর জন্য অনেক দূর চলে গেছি ও সাহাবি হজরতে হুজাই পাইয়াম আলী তাই চিন্তা করছেন তোমার নাবির দামন ধরে আ করিয়ে দেব এই নিয়াতে এসেছিলাম কিন্তু আল্লাহ এখন তোমার নবী হাঁটছেন বাড়ির দিকে মনের কথা বলা হয়নি আর পিছন থেকে যে ডাকবো তো আল্লাহ তুমি নিষেধ করছো এটাই বলছিলাম বাবা এটাই বলছিলাম আল্লাহ নবীর সাহেব হাজরা তো বোঝাই পাই আমারই চিন্তা করতে আছে আল্লাহ এখন তাহলে কি করব কেমন করে বলবো নবীর সাহেব এবার চিন্তা করলেন আল্লাহ এবার আমি একবার দৌড় দেবো আর দৌড় দিয়ে তোমার মুস্তফার সামনে দাঁড়িয়ে যাব আর যেমনই তোমার নদীর সামনে দাঁড়িয়ে যাব আর তোমার নবী আমাকে জিজ্ঞাসা করবে না বলে হুজাইফা কেন আমার সামনে দাঁড়াবে আর যখন জিজ্ঞাসা করবেন তো মনের কথা আমি জানিয়ে দেব নবীর সাহেব চিন্তা ভাবনা করে সে আল্লাহ পবিত্র কোরআন ইসাদ করতে আছেন খবরদার আগে বাড়বে না চাহে ওটা কথাতে হোক কিংবা কর্মে হে বেড়াত আল্লাহ পাকের কোরআন এ ছাব্বিশ পারা সুদা হজরাতের এক নম্বর আয়াত কারিমা নাবিল সাহাবি এই আয়াত কারিমা যখন চোখের সামনে ভেসে উঠলো উনার তো উনি দড়িয়ে দাঁড়াতে পারছেন না কিন্তু চোখের পানি থামতেও পারছেন না নবীর সাহাবি হযরতে হুযায়ফা ইয়ামানি চিন্তা করতে আছেন আর বলতে আছেন আল্লাহ তোমার নবী হচ্ছেন রহমাতের নবী তোমার নবীকে আল্লাহ তুমি রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছো হে রব্বে কায়নাত তোমার নবীর কাছে মানুষ তো মানুষ আল্লাহ

কি দিনাজ ফিরে যাব নাকি যখন নবীকে দয়ার নবী করে পাঠিয়েছে যে আসছে তারই বাসনা পূর্ণ যে আসছে হারি ফিরে যাইলে আল্লাহ হ্যাঁ, একদিন মানুষ নয়